মা মা মা দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলে না মন দিলে না দাঁত থাকিতে দাতের মূল্য দিলি না দিলি না মা বাবা তোর কতই আপন মা বাবা তোর কতই আপন বুঝিলি না মন বুঝিলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না মা বাবা তোর কতই আপন মা বাবা তোর কতই আপন বুঝলি না মন বুঝলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরিয়া বুকের দুধ পান করা তো রাত জাগিয়া মা জননী দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া বুকের দুধ পান করা তো রাত জাগিয়া সে মায়ের মনে কষ্ট দিতে সে মায়ের মনে কষ্ট দিতে একটু খানি ভাবলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি নাম দিলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি নাম দিলি না মহাবতের মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি ঘজে পূর্ণ বিলে মোহাবতের মা বাবার মুখ একবার দেখিলে কবর কি ঘাজে পূর্ণ মেলে হাতের কাছে জান্নাত পেয়ে হাতের কাছে জান্নাত পেয়ে কদর বুঝলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না দিলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না দিলি না বাবা তোর কতই আপন বাবা তোর কতই আপন বুঝলি না মন বুঝলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি নাম দিলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি নাম দিলি না পাকুরানে আল্লাহ তালা করেনি ঘোষণা মা বাবা তোর মন্দ কথা বলা যাবে না পাকুরানে আল্লাহ তালা করেনি ঘোষণা মা বাবা তোর মন্দ কথা বলা যাবে না وبالوالدين إحسان وبالوالدين إحسان লক্ষ্য করলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি নাম দিলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি নাম দিলি না মা বাবা তোর কতই আপন মা বাবা তোর কতই আপন একটুখানি বুঝলি না থাকিতে দাতের মূল্য দিলি নাম দিলি না দাঁত থাকিতে দাতের মূল্য দিলি নাম দিলি না মা বাবা তোর কতই আপন মা বাবা তোর কতই আপন একটুখানি বুঝলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না